ইংরেজি মাধ্যম শিক্ষা বলতে সুন্দর লাগে আসলে এটা মধ্যম মানের শিক্ষা হচ্ছে এখন আমাদের চ্যালেঞ্জ কি আলোচনাটা কেন হচ্ছে শিক্ষার মানকে উত্তম করার কোনো বিকল্প নাই এবং ইংরেজি মাধ্যম যেটা চলছে তার মাধ্যমে এটা সম্ভব কি এটা হচ্ছে কি গত দুশো বছরের অভিজ্ঞতা কি বলে এটা বলার জন্যই আমি আমার বক্তব্যের শুরু করেছি এখন বলি আমাদের এখানে ইংরেজি মাধ্যম যেমন চালু হয়েছিল আফ্রিকাতে অনেক দেশে ফরাসি মাধ্যম চালু হয়েছিল গোটা চব্বিশেক দেশে আরও সংখ্যা বেশি হতে পারে পৃথিবীর অন্য দেশের কথা বাদ দিলাম ইউরোপেরা যেখানে গিয়েছে সেখানকার জনগোষ্ঠীকে উচ্ছেদ করে সেখানে তাদের ভাষা চালু করেছে উত্তর আমেরিকায় দক্ষিণ আমেরিকা সেটা আমরা জানি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিন্তু যে সমস্ত দেশে তারা তাদের ব্যবসার জন্য কলোনি করেছিল সেখানেও নিজেদের ভাষাকে এক নম্বর ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে ওলন্দাজরা করেছে ইন্দোনেশিয়ায় আমি সংক্ষিপ্ত করে বলছি এমনকি ক্ষুদ্র পর্তুগাল তারাও অ্যাঙ্গোলা মোজাম্বিক গিনিবিসা ভারতের গোয়া দমন দিয়ে উন্নত এলাকায় পর্তুগিজ ভাষায় চালু করেছে তাদের সকলের একটাই যুক্তি ছিল এখন না বলছি ইংরেজি বিশ্বজনীন ভাষা কিন্তু পর্তুগিজ ওলন্দাজ ফরাসি আপনি নাম করুন ইউরোপে হেন জাতি নাই যারা নিজেদের ভাষাকে ছড়িয়ে দেয় প্রাচীন রোমান সাম্রাজ্যের উদাহরণ স্থাপন করে তারা সব জায়গাতেই নিজেদেরকে বসিয়ে তাদের ভাষা বসিয়ে তাদের যুক্তি ছিল এইটাই leitmotif of colonial logic continuously যেটা বারবার আসে সেটা হচ্ছে এটা জার্মান শব্দই as rumour has it European languages enjoy superiority in logic and level of abstraction that languages of our subject nations do not have বলা হচ্ছে বাংলার মতো ভাষায় বিমূর্ত চিন্তা করা যায় না এই ধরনের যুক্তিতে এত ঘর ভর্তি আমি আপনাদের উদ্ধৃতি দিয়ে সময় কণ্টকিত করব না কেন তাদের প্রথম যুক্তি ছিল এটা যে এই সমস্ত ভাষায় যেহেতু উন্নত চিন্তা করা যায় না দর্শন লেখা যায় না ধরেন অথচ মজার বিষয় যে দর্শন ইউরোপীয়রা শিখেছে আরবির থেকে সেগুলি ভারত থেকে কিছু গেছে অন্য জায়গা থেকে গেছে গৌতম বুদ্ধ যে ভাষায় ধর্ম উপদেশ বিতরণ করেছিলেন সেই ভাষা থেকে বাংলা ভাষার দূরত্ব এক বিঘত মাত্র ওই করিডোরের মধ্যে পঞ্চাশ ষাট কিলোমিটার তো সেই ভাষা সেই পল্লী ভাষা বাংলা ভাষার কাছাকাছি ভাষা তো বাংলাতে ধর্ম উপদেশ দেওয়া যায় না এটা ইতিহাস প্রমাণ করেছে গত কোচের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি একশো বছর হচ্ছে বিশ্ববিদ্যালয় গৌরবজনক পূর্বাচলে এখন সে আইকন টাওয়ার করতেছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা বাংলা জানেন এমন প্রমাণ আমি পাচ্ছি না প্রমাণ পাচ্ছি না এই অর্থে তারা বাংলা বই লিখতে পারেন না ইউরোপে যে সমস্ত প্রধান দর্শনের বই আমরা পড়িয়ে বিশ্ববিদ্যালয়কে দাঁড় করিয়েছি অথবা ইংরেজি সাহিত্য যারা পড়ায় ইংরেজি সাহিত্যের প্রধান লেখকদের বই বাংলা অনুবাদ নাই যেমন জাপানি কিংবা চীনে আসছে এতেই বোঝা যায় ইংরেজিটা আমরা ঠিক হৃদয়ঙ্গম করতে পারিনি দুশো বছর পরেও তো আমাদের শিক্ষার মান যে মধ্যম হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু তারা আরেকটা যুক্তি দিয়েছেন দ্বিতীয় যুক্তির কথা বলে কলোনিয়াল যেটা হচ্ছে এটা এটাকে ল্যাটিন ভাষায় বলে দিবিদে অ্যাট ইম্পেরা ভাগ করো এবং শাসন করো ডিভাইড অ্যান্ড রুল বলেছে এটা মানে কি তারা বলছে হ্যাঁ বাংলা ভাষা যখন এখানে শিক্ষার মাধ্যম হবে তখন চাকমা ভাষার কী হবে ভারতের নাগা ভাষার কী হবে এই সমস্ত যুক্তি তারা দেন আমি নিজে এই যুক্তির মুখোমুখি হয়েছি ব্রাক বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটা তরুণ বিদ্যমান বুদ্ধিমান ছাত্র আমাকে বলছে হ্যাঁ বাংলাদেশে তো নানা আঞ্চলিক ভাষা আছে চট্টগ্রামের ভাষার কী হবে আমি তো প্রফেসর আব্দুল মান্নান বলবেন সেটা চট্টগ্রামের ভাষাকে বাংলা মাধ্যম করা যায় কিনা কিন্তু আমি মনে করি যে চট্টগ্রামের ভাষা বাংলারই একটি ভাষা কাজে এইটা নিয়ে কুতর্ক করে ওরা কিন্তু চালু করেছে যেমন আসামের ভাষাকে বাংলা থেকে আলাদা করেছে আলাদা করা যায় ইচ্ছে করলে ওড়িয়া আসামিয়া ভাষা এগুলো অহমিয়া একসময় বাংলা ভাষা বলেই বিবেচিত হতো রাজেন্দ্রলাল মিত্র কিংবা রবীন্দ্রনাথ এর জন্য অনেক অশ্রুপাত করেছেন যে আমরা বইপত্র লিখে ভাত খাইতাম রবীন্দ্রনাথ বলছেন তার জামাইকে উদ্দেশ্য করে প্রজ্ঞানারায়ণ তাদের যে প্রজ্ঞা সুন্দরী দেবীর স্বামী যাকে তিনি বলেছেন যে তোমরা মিয়া অহমীয় ভাষা আলাদা করে ফেললে আমাদের বই বেচবো কীভাবে এইগুলি কিন্তু ভালো যুক্তি এইটাই হচ্ছে তাদের দ্বিতীয় যুক্তি এক conjoint colonial argument builds on the diversity of languages in our colonies only to advance the claim of a colonial language in rivalry with a national language আজকেও বলছে কি বাংলা চেয়ে ইংরেজি ভালো তাহলে তোমাদের সমস্যার সমাধান করে দিই আমাদের এখানে এটা কিছু প্রাসঙ্গিক মনে হবে না ভারতে সাংঘাতিক প্রাসঙ্গিক পাকিস্তানের প্রাসঙ্গিক ছিল এই জন্য যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে যখন উর্দু এবং বাংলা দুটোই স্বীকৃত হলো তখন বলা হলো কি আরও বিশ বছর ইংরেজি চলবে ভারতে করলো কি ইংরেজিকে দ্বিতীয় অফিসিয়াল ভাষা করলো এর কারণ যে আজকে ভারতে আপনারা অবাক হবেন প্রায় তেরো কোটি ভারতীয় ইংরেজিকে তাদের প্রথম দ্বিতীয়ত বা তৃতীয় ভাষা হিসেবে লিখেছে সেন্সাসে এইটা আমি পরে আসবো দেখবেন কিন্তু বিপদ হচ্ছে কি ইংরেজির বৃদ্ধি হলে তারা বলছে কি আমাদের দেশীয় ভাষাগুলি রক্ষা পাবে দক্ষিণ আফ্রিকা যেমন আফ্রিকান্স ভাষা যখন ছোট ছোট ভাষাগুলিকে পরাস্ত করছিল এবং তারা বলল আফ্রিকান্সের বিরুদ্ধে ইংরেজিকে দাঁড় করায় কিন্তু এখন রেজাল্ট হচ্ছে তাতে আফ্রিকান্সও গেছে আমও গেছে ছালাও যাচ্ছে ওই ছোট ছোট দেশি ভাষাগুলোর অবস্থায় growth of English for instance in Africa has serve not only to stifle the growth of Afrikaans but also work to the detriment of many other hundred other African languages এটা হচ্ছে বর্তমানে এম্পেরিক্যাল গবেষণা আমি কোনো এম্পেরিক্যাল গবেষণার লোক নই কিন্তু লোকের কাছ থেকে নকল করে নিয়েছি বিভিন্ন পত্রিকায় রেফারেন্স চাইলে আমি আপনাদের দেবো no native language can hope there for to survive let alone thrive an atmosphere atmosphere bilingual bilingual trilingual trilingual order where European languages continue as the dispositive of dominance. এটা একটা অপরিচিত শব্দ হইতে পারে ডিসপজিটিভ এটা হলো মিশেল ফুকুর শব্দ এখানে ধার করেছি যে আপনি যেটা দিয়ে ডিসপেন্স করেন সেটাই ডিসপোজিটিভ আপনি ইংরেজির মাধ্যমে যদি বিদ্যা বিতরণ করতে থাকেন অন্য ভাষাগুলো আমাদের পরাজিত হতেই থাকবে এর কারণ এবং ইতিহাস আছে আমি একটা সময় তো বিশ মিনিট এটা শিশির ভট্টাচার্যকে আবার ধন্যবাদ দেওয়ার দু মিনিট দেওয়ার জন্য এখন আমাদের কাহিনীটা হচ্ছে এখানে ম্যাকলে সাহেবের আমল থেকে আমরা শুধু ইংরেজি শিক্ষা গ্রহণ করি না ইংরেজিকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছি বিপদটা এখানে এখানে পরিষ্কার করে আমি বলতে চাই যে আমি মোটেও ইংরেজি বা ফরাসি শিক্ষার বিরুদ্ধে নই ওলন্দাজ শিক্ষার বিরুদ্ধে নই কিন্তু প্রশ্নটা হচ্ছে ইংরেজি ওলন্দাজ অথবা ফরাসিকে শিক্ষার মাধ্যম বলে আমরা ব্যবহার করব কিনা এটা হচ্ছে তর্কের বিষয় দয়া করে সময় নষ্ট না করার জন্য আমাকে প্রায় সময় বলে সুলিমুল্লাহ খানের একটা ইংলিশ ফিক্সেশন আছে বিশেষ করে আমার ইউলেবের কয়েকজন কলিগ পত্রিকায় লিখেছে তা আমি এই জন্য বলি যে আমার ফিক্সেশন কিছু নাই ইংরেজি শেখা যে উপকারী সেটা তা আমি কেন আমার বাবাও স্বীকার করতে বাধ্য আমার বাবাও ভালো ইংরেজি জানতেন ঘটনাচক্রে বলছি আমার বাবা ইংরেজি মিডিয়ামেই ম্যাট্রিক পড়েছেন তার জ্যামিতির বইগুলো আমি ইংরেজিতেই পড়েছি ইউক্লেটের জ্যামিতি যা পড়তেন আমার বাবা বেশি দিন আগে উনিশশো তেত্রিশ সনে পড়েছেন সেইখানেও দেখি ইংরেজিতে সমস্ত অঙ্কের বই যাদবের পাটিগণিত ইউক্লিডের জ্যামিতি সব পড়ানো হতো উনিশশো চল্লিশে আমরা প্রথম বাংলায় ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু সেটা স্বাধীন হওয়ার পর উঠে যাচ্ছে কেন উঠে যাচ্ছে কেন আমি বলি বুঝতে পারবেন বলছি দেখি since Macaulay's time Indians have valued not only English education not just mastery over the English language but also the entire system of education based on the British school system. The trend has continued even after independence. আমি বলবো যোগ করবে not even specially after independence এটা বেড়েছে এই জিনিসটা একটা ব্যাখ্যা দরকার স্বাধীনতা লাভের পর নির্মলেন্দু গুণ লিখেছিলেন স্বাধীনতা পেয়ে গেলে আমি মাঝে মাঝে পরাধীন হতে ভালোবাসি এইটা এখন বেড়েছে কিনা দেখেন ভারত দেখা যাচ্ছে সেন্সাস অনুসারে দুই হাজার সনের সেন্সাসের কথা বলছি nine percent of Indians which amounts to virtually ninety million নয় কোটি know English as a first second ও থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমি আগে বলেছি এখন এটা আমি বোম্বের ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি একটা লেখা থেকে নিয়েছি in parts of the country rejection of English has been identified as an instrument of national assertion এটা হিন্দি এলাকায় আর তামিল এলাকায় তামিলেরা ভাষা দাঙ্গা করেছে ইংরেজির পক্ষে যে আমরা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা বা আইএস e পরীক্ষা যেন ইংরেজিতে দিতে পারি হিন্দিওয়ালাদের প্রাধান্যের জন্য পশ্চিমবঙ্গে আজকে আন্দোলন হচ্ছে উনিশে মে দেখ মানে বিরাট সমাবেশ হচ্ছে যে সর্বভারতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে ভারতে বাংলার জন্যে তো এটা কেন একসময় তো what Bengal thinks today India thinks tomorrow মনে হচ্ছে what Bangladesh did in nineteen fifty two India is still doing that ঈশ্বরের লীলা মাঝে মাঝে বড়ই কৃপাময় তো দেখবেন at the same time Indian middle class and those who aspire to middle status embraced English medium education as the only kind of education worth having এইটাই বর্তমান বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের বড় লোকের ছেলেরা বাংলাকে শুধু ঘৃণা করে না আমি হালকা গেঞ্জি নিয়ে আসছি দেখেন এখানে বক্তৃতা দিতে গিয়েছিলাম এটা হচ্ছে বলে কি যেন ট্যাডেক্স বেলি কোম্পানি দেখি যে সব কিছু সেখানে নাটক অভিনয় হাসি পর্যন্ত ইংরেজিতে হয় আপনার ইংরেজিতে ওখানে প্রজেক্ট করে পিছন থেকে ইংরেজিতে হাসি এই যে অদ্ভুত ব্যাপার কেন এটা হচ্ছে কারণ হচ্ছে তারা মনে করে ইংরেজি ছাড়া শিক্ষা সম্ভব নয় আমি বলি এটা একটা পারভার্সন পারভার্সন জিনিসটাকে বোঝানোর জন্য বলছি আমি ফ্রয়েডের লেখাপড়া শুরু করছি বিশ বছর আগে থেকেই যদিও আমার বিশ্ববিদ্যালয়ে বিষয়ে কোনো ডিগ্রি না সেখানে পারভার্সন শব্দে না আমি এখানে অ্যাবস্ট্রাক্ট সংজ্ঞা নেব না বিশ মিনিটের মধ্যে যেমন ধরেন যেটাকে আমরা সমকাম বলি হোমোসেক্সুয়ালিটি লেসবিয়ানিজম গে অ্যান্ড ইত্যাদি এইগুলিকে উনি কেন পারভার্সন বলেছেন যে কারণে সেই সেই অর্থে বলেছি আমি ব্যাখ্যাটা পরে আসবো এখন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্যের ফলে ইংরেজি আমাদের স্বাধীনতা লাভের পরেও বাড়ছে কিনা এটা একটা প্রশ্ন হয়েছিল ইনসাইড দ্য ওয়েল তিমির পেটের ভিতর কি আছে knowledge of English today is a requisite for skill job in a globalizing economy agreed আমি একমত থ্যাংকস টু ইউএস ডমিনেন্স আপনারা যারা হেজেমনি বলতে চান আমি হেজিমনি বলতে চান ইউএস যেটা করছে এটা হেজেমনি নয় এটাকে ডমিনেন্স বলে গ্রামশীল ভাষায় English has become the language of world business ভালো কথা না দুনিয়ার সর্বত্র লোকে ইংরেজি শিখছে চীনে শিখছে কোরিয়াতে শিখছে ল্যাটিন আমেরিকা শিখছে আর আমরা যারা পুরনো তাদের খামার ছিলাম উপনিবেশ মানে খামারই কি বলেন তাই না কলোনি লেনিন কথা কলন কথা আছে না ওই যে কোলন ক্যান্সার হয় কোলন মানে যেটা ঝুলে থাকে শেষের দিকটা আমরা হলাম সেই জিনিসে ছিলাম তো সেইখানে এখন তো ইংরেজি শিখবো এটা তো কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে এটাতে স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে কিনা এখন নতুন ধরনের একটা ইংরেজি শিক্ষার কারণ যে সর্বত্র বিজ্ঞাপন এখানে স্পোকেন শেখানো হয় এখানে ইংলিশ স্পোকেন শেখানো হয় স্পোকেন মানেটা কি ওইটাকে ওই যে টেকনিক্যাল ভাষায় বলে business process outsourcing spoken English শেখানো হবে কারণ আপনি যেন কল সেন্টার করতে পারেন এখন কল সেন্টারের জন্য আমাদের ছেলে মেয়েদের সবাইকেই আমরা এখন প্রতিযোগিতায় লিপ্ত করেছি কিন্তু কল সেন্টারে যে ইংরেজি বলা হয় দুই তিনশো শব্দ জানলেও ইংরেজি বলা যায় ওই যে অটো এসপার্সন বলে এক লোক যে বলেছিলেন ইংরেজি সারা জীবনে কৃষক তিনশোর বেশি শব্দ ব্যবহার করে না growth and development of English language বইতেও দেখবেন তো এই জাতীয় ইংরেজি আমাদের শিখলে লাভ আছে অবশ্যই ব্যবসা কিন্তু আমি অল্প আরবি শিখে অল্প কোরিয়ান শিখে তো কোরিয়াতে কাজ করে আসতে পারি বিপিও বুম বলে এটাকে has laid stress not just on learning English in the traditional manner আমার আব্বা যেভাবে শিখেছিলেন সেইভাবে নয় but on mastering English speech and the different idioms of the language হ্যাঁ স্পোকেন ইংলিশের মানে তাই আমরা যদি ইংল্যান্ডের থেকে যদি আমেরিকায় দু মাস ঘুরে আসেন এটা শিখতে পারবেন কিন্তু সারা দেশে এখানে শেখানো হচ্ছে এটা this explains the mushrooming of so call spoken English courses and institutes offering such courses around the country আমাদের গ্রামাঞ্চলে দেন কিন্ডার গার্ডেন কতটা কত সুন্দর ইংরেজির অনুবাদ করতে পারে না জার্মান থেকে নিয়েছে শিশুর বাগান কত সুন্দর শব্দ তাই না তো এই শিশু বাঘগুলো কিন্ডার গার্ডেন আমাদের এখন গ্রামাঞ্চলে হচ্ছে আমার ইউনিয়নও হয়ে যাচ্ছে সেখানে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে মানে লাভটা কি ওকে না পড়ালে তো হবে যেহেতু বড় লোকরা যা করে আমরা তাই করি এই যে বড় লোকরা যা করছে সেটার ফলে লাভ না উপর হচ্ছে এটা হচ্ছে আমি বলছি একটা সিরিয়াস প্রবলেম আমি এগুলোকে সুন্দর করে লিখতে পারি না একটু লাল কালি দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম বিপজ্জনক ডেঞ্জার ডেঞ্জারটা হচ্ছে there is a serious problem কোথায় with the best and the brightest এগুলো ইংরেজি ছাড়া আমিও বলতে পারছি না আমি তো ইংরেজিতেও শিক্ষিত সেই জন্য বলছি of the country adopting English as their primary language আমি প্রায় লিখতে গেছিলাম প্যারেন্টাল ল্যাঙ্গুয়েজ আমার বাবা যদি বদলাতে পারতাম মা বদলাতে পারতাম আমার প্যারেন্টাল ল্যাঙ্গুয়েজ বদলে যেত প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কাকে বলে যে ল্যাঙ্গুয়েজে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হয় এবং সম্ভবত যেটাতে আপনি কবিতা লিখবেন ওরা বলছে কবিতা লেখার দরকার নাই কবিতা লিখবে আমাদের ইউলেবে এক প্রফেসর আছে মজা করে লিখছে রিস্ক এ ভার্স কবিতা আবৃত্তি অনুষ্ঠানে রিস্ক অ্যাভার্স হইয়েন না রিস্ক অ্যাভার্স একটা কবিতা পড়েন তা আমাদের বলতে ইংরেজিটা আপনি ঝুঁকি নিচ্ছেন কেন আমি বলছি হ্যাঁ আমার সময় নাকি পাঁচ মিনিট আল্লাহ তাহলে আমি পারবো না বলতে আর হবে না আচ্ছা তাহলে আপনারা যদি সময় দেন আমি একটু বলি বলার শেষ করি আচ্ছা ঠিক আছে আমি জানি এটা আমার পাঁচ মিনিট ওকে তাহলে আমি তাড়াতাড়ি যাই এখন বলছি এর বিপদটা কি দেশের সবচেয়ে ভালো ছেলে মেয়েগুলি যখন ইংরেজিতে যায় আপনি বলে অসুবিধা কিছু ইংরেজি শিখলে অসুবিধা নেই এটাকে আমি বলবো এডিটিভ এডিকটিভ হ্যাঁ বলতে পারেন আমি নেশা করতে পছন্দ করি অনেকদিন সিগারেট খেয়েছি এইটা বলে এডিকটিভ কিন্তু আমি বলছি এডিটিভ এইটা না করে এখন বলছি আমরা সাবট্রাকটিভ আপনি বাংলা জানতে পারবেন না ইংরেজি শেখার জন্য তাই না হলে তিন বছরের বাচ্চাকে কিন্ডার গার্ডেনে নেওয়ার জবাব কি শেখ হাসিনা জবাব চাই আমি বলছি গভর্নমেন্টের কাছে জবাব চাই যে আপনারা এগুলো নিষিদ্ধ করছেন না কেন আমি মনে it is a crime against the nation যে to permit three year kids to continue only in English এবং আমাকে কয়েকজন সাক্ষী দিয়েছে প্যারেন্টরা গিয়ে বলছে আপনার দুটো বাংলা গল্প বর্ণনা বলে আমরা মাসে আট দশ হাজার টাকা খরচ করি আপনার ছেলেমেয়েদের বাংলা বাড়িতে বলবেন এখানে কোনো বাংলা বলা যাবে না এই যে আমাকে একজন ইউবির শিক্ষক তার নাম জিয়াউর রহমান মোহাম্মদ উনি নিজে সভাপতি ছিলেন এই অনুষ্ঠানে পরশুদিন বলছেন অনুষ্ঠানে বক্তৃতায় আমাকে প্রাইভেটলি নয় সুতরাং আসেন এটা বলছে কি the language of instruction then goes on to become their language of creativity আমরা কতটা রবীন্দ্রনাথ কতটা নজরুল তৈরি করেছি ইংরেজিতে আপনারা তো জানেন আমাদের অনেকে ভালো ইংরেজি লেখেন আমি অস্বীকার করি না ডেলি স্টারের পাতা দেখলে বোঝা যায় জগৎ ওইটা আরেকটা জগৎ কিন্তু আমরা তো ডেলি স্টারের বিরুদ্ধে কেউ করি নাই ওটা থাকুক কিন্তু আপনি বাংলা ভুলিয়ে দিচ্ছেন কেন বাপের নাম ভুলিয়ে দেবো তোর বাপের ভিটায় ঘুঘু চড়াবো যেটা করেছে রোহিঙ্গাদের সেটাই করছে অ্যাকচুয়ালি দেখুন sufferings of all languages while what precise role language plays in culture can be debated অনেকে বলতে পারে আমাদের একটা মাতৃভাষা হিসেবে ইংরেজি গ্রহণ করলে অসুবিধা কি ভারতে তো বললাম তেরো কোটি লোকের মাতৃভাষা আজকে ইংরেজি আমার কোনো আপত্তি নেই যাদের দুই বাবা মার মধ্যে একজন যদি ইংরেজি ভাষী হয় তার ছেলে মেয়েদের জন্য ইংরেজি ব্যবস্থা করতে হবে আগে তো ছিল টার্কিশ ইন্টারন্যাশনাল স্কুল ছিল না আমরা তো সেগুলি বিনীত কোনো করি নাই কিন্তু আমাদের সব ছেলে মেয়েদেরকে ইংরেজি শেখার নামে বাংলা ভুলিয়ে দিচ্ছেন কেন এটা আমি তো পরিষ্কার একটা জাতীয় নীতি থাকা উচিত প্রফেসর মান্ন সাহেবের সামনে আমি বলছি ঘোষণা করে যে কোনটা প্রাথমিক ভাষা কোনটা দ্বিতীয় ভাষা ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে বিচার্যই নয় এই তো গৃহীত এটা নিয়ে তর্ক করার কি আছে কিন্তু ইংরেজিকে প্রথম ভাষা করার চেষ্টা করে আমাদের কি উপকার হচ্ছে আমি বিচার্য বিষয় সেটা বলে মনে করি আমি লিখছি এটাই There is little doubt that cultural production and reproduction would suffer when the underlying languages loses speakers in large numbers. বিশেষ করে দেশের ভালো ছেলে মেয়েগুলিকে যদি আমরা ওখানে হারিয়ে ফেলি উদাহরণে আমি দিয়েছি দুবার দিয়েছি অন্য জায়গায় আমাদের এইবারের বইমেলায় বইয়ের বিক্রি হয়েছে কত সত্তর কোটি টাকা ব্যারিস্টার মহদুদ আহমদের কাছে গভর্নমেন্ট যে এটা পুনরুদ্ধার করেছেন কেড়ে নিয়েছেন তো বলা যাবে না স্যার তাহলে যে বিএনপি বলবে আমি বলবো যে উদ্ধার করেছেন সেটার দাম দেড়শো কোটি টাকা বলে বাজারে দেখেছি তাহলে বোঝেন এই দেশের শিল্পের কি অবস্থা একটা প্রাইভেট ভদ্রলোকের বাড়ির দামের অর্ধেক হচ্ছে দেশের সমগ্র শিল্প অতএব আপনি আর কি করবেন আচ্ছা এখন fall of the indigenous languages আর দুই মিনিট এটা কি আপনার সময় থেকে দুই মিনিট না আমার সময় থেকে ও আচ্ছা তাহলে আমি আর কিন্তু বলতে দিতে পারবো না আমি দুঃখিত There can be little doubt that the universal adoption of English as the medium of instruction would inevitably lead to the decline of indigenous languages and the cultures that they underpin. আফ্রিকানসের কী হচ্ছে সেটা আর বলবো না আচ্ছা নরওয়েজিয়ানের কথাটা আর বলবো না কালচারাল ইরোশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাই while culture evolves and should be allowed to evolve there can be little justification for encouraging cultural erosion of the kind implicit in the rejection of local languages যেটা বাংলাদেশে দেখছি as a primary language of new generations এই জন্য কোয়ালিটি টিচিংয়ের কথা আমি বলি আমাদের শিক্ষার মান হচ্ছে এই জন্য যে আমাদের মাস্টাররাও ইংরেজি জানেন না আমি নিজে একজন মাস্টার চল্লিশ বছর মাস্টারি করছি এটা আমি বলবো কোয়ালিটি অফ টিচিং খারাপ হচ্ছে এই কারণেই যে ভাষা জানেন না সেই ভাষায় বই তৈরি করবেন কীভাবে সেই ভাষা পড়াবেন কীভাবে আমি ইংরেজি অনেকে আমাকে মাহমুদ হাসান পরে বলবেন যে ইংরেজি বিভাগ কী হবে আমি ইংরেজি বিভাগ নিয়ে কথা বলতেছি না আমি ইংরেজি মাধ্যম নিয়ে কথা বলছি তো সুতরাং আজ পৃথিবীতে একমাত্র ফিলিপিন্সের মতো একটা অসভ্য জাতি ছাড়া I am sorry quote unquote তারা নিজেরাই বলছেন যে তার প্রেসিডেন্ট নিজেই বলেন যে আমরা এভাবে লোক মারবো তো সেই দেশ ছাড়া সবাই কিন্তু নিজের মাধ্যমে ব্যবহার করে আপনি উদাহরণ নেন আপনারা তো খবর নেন ক্ষুদ্র ফিনল্যান্ড হাঙ্গেরি থেকে শুরু করে পৃথিবীতে হেন সভ্য দেশ নাই কলোনিয়াল দেশ শুদ্ধ যারা নিজের বাচ্চাকে মাতৃভাষায় ব্যবহার করে আজকে কোরিয়া এখান থেকে লোক নিয়ে যায় কোরিয়ান ভাষা শিখিয়ে কোরিয়া তো কদিন আগে আমাদের সমান ছিল না অর্থনৈতিকভাবে তো এই সমস্ত কথা বলে আর সময় নষ্ট করবো না আপনাদের the world over with the possible exception of the Philippines, this is how people learn foreign languages. আমি এখন একটা সাক্ষ্য দিয়ে বলি ইংলিশের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ স্পিবাকের কথা শুধু বলি আপনারা রবীন্দ্রনাথের কথা শুনতে চাইলে না চাইতে পারেন গায়ত্রী স্পিবাক দুই হাজার দুই সনে এক সাক্ষ্যের মধ্যে বলছেন as someone who profited from an excellent English language teaching while the medium of instruction was Bengali in Calcutta during the crucial years from kindergarten up to class six I strongly endorse the teaching of English as a language and not using it as a medium of instruction. I also feel that if the first language learned at home is not an Indian Tarbhasha language, including Bengali or including English, though PPO variety, the subject loses, subject money can a person, the student, loses the capacity of entering foreign language actively because পিং করেছি এর জন্য mother tongue is learn in a completely different way from all other secondary languages এই মিনিমাম তথ্যটা যারা জানে না তাদের হাতে কি আমরা আমাদের শিক্ষার ভার ছেড়ে দিয়ে নিরাপদ থাকতে পারি প্রাইভেট ইউনিভার্সিটির নামে বা প্রাইভেটাইজেশনের নামে this is a rape of the nation I we cannot endorse rape of the nation এই কারণেই এখন আসুন রবীন্দ্রনাথ ঠাকুরকে নম নম না করে সকালবেলা যাদের নাস্তা হাজির হয় না Tagore realise that national education should spring from the cultural milieu of the land the culture of a people is indissolubly blended with the system of vocal and visual symbols we call language. আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই প্রণাম করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে শিক্ষায় মাতৃভাষা মাতৃদুর্গের সমান রবীন্দ্রনাথের অরিজিনাল কথা নয় এটা তার আগে বহু রামনারায়ণ বিদ্যা বাগীশ বিদ্যা এরা বলেছেন পরমেশ যে লেখা পড়ে দেখতে পারেন যে ভারতে এটা করে আমরা লাভ হয়েছে ইংরেজি পড়ে আমাদের লাভ হয় না তাই বলছি না কিন্তু ক্ষতি কি হয়েছে সেটা তুলনা করে তাহলে বুঝতে পারবেন এইটা এটাই আমি শেষ করছি madam I am sorry Tagore 2, the weight of critical opinion among educational thinkers all over the world would entirely endorse Tagore's sound principle that the mother tongue should form the medium of instruction, especially at the lower levels. Thank you. Thank you.